কাহিনী আপনাকে শোনাই যেটা আমার বান্দা বান্দাটা কেমন বান্দা দেখেন যা চাওয়া যায় না তাও চায় আল্লাহ কয় আল্লাহ কয় জিক্রু রহমাতি রব্বিকা আব্দাবু জাকারিয়া জিক্রু রহমতি রব্বিকা আব্দাহু জাকারিয়া ইদনা বন্ধু আমার একটা বান্দা যার নাম জাকারিয়া দেখেন সে গোপনে গোপনে আমার কাছে কয় কি কি কয় গোপনে গোপনে কয় আল্লাহ তুমি উত্তম অরির দাতা আমাকে নিঃসন্তান ছাড়ো না আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও আমার বান্দারটা গোপনে গোপনে আমার কাছে সন্তান চায় বান্দায় আল্লাহর কাছে চায় আল্লাহ আপনি আমাকে একটি সন্তান দেন আপনি আমাকে একা ছাড়বেন না আল্লাহ আমাকে নিঃসন্তান ছেড়ে দিয়েন না কেমন অবস্থায় সন্তান চায় যখন যৌবন নাই বুড়া হয়ে গেছে তখন আল্লাহ রে কয় আল্লাহ একটা সন্তান দেন আমাকে আল্লাহ কয় ঠিক আছে বান্দা হইয়া যেহেতু চাইলা যাও দিয়ে দিলাম সুবাহান আল্লাহ আগামীকালকে বললেন আল্লাহ বলেন কি ইয়া জাকারিয়া ইন্না নুবাশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া এই জাকারিয়া আমার কাছে তুমি ছেলে চেয়েছো না মেয়ে চেয়েছো এরকম মেনশন করো নাই কিন্তু তুমি সন্তান চাইছ আমি মেনশন করে বলছি তোমাকে আমি একটা ছেলে দিলাম শুধু ছেলে দিলাম না ইসমহু ইয়াহিয়া তার নাম আমি রেখে দিলাম ইয়াহিয়া এমন একটা নাম রাখলাম এই নামে দুনিয়াতে আর কোনো মানুষের নাম রাখা হয় নাই এর আগে একটা আনকমন নাম দিলাম শুধু তোমাকে ছেলে দিয়ে ইয়াহিয়া নাম রেখে দিলাম তা না তোমার সন্তানকে নবী বানালাম তোমার সন্তানকে কিতাব দিলাম জাকারিয়া নিজ অবাক হয়ে গেছে জাকারিয়া কয় আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি আমার হাড্ডি দুর্বল হয়ে গেছি আমার মাথার চুল পাইকে গেছে তার চেয়েতে বড় কথা আল্লাহ ইমরাতি আর এর আমার বউল একটা বাঞ্জা আল্লাহ আমার নিজের যৌবন শক্তি নাই আর আমার বউয়ের ধারণ ক্ষমতা নাই আমার বউ হলো বাঞ্জা আমি হইলাম বুইডা থুরথুরা মাথার চুল শুদ্ধ পাকা হাড্ডি উড্ডি গেছে এইরকম জায়গায় বাচ্চা কেমনে হইব আল্লাহ কয় তুমি বান্দা হইয়া চাইছো আমি দিব তাই হইব আল্লাহ আকবর ধরে বলেন তুমি বান্দা তুমি চাইছো আমি দিব চাইছো তুমি দিব আমি আমি বলবো হও হয়ে যাবে আল্লাহ কয় দেখছেন নি বন্ধু আমার বান্দার কাহিনী আপনাকে শোনায় আমার বান্দা গোপনে গোপনে আমার কয় আল্লাহ একটা ছেলে দাও বুঝা বয়সে যদি মা যায় কয় ও উম্মতেরা আমার একটা ছেলে দেয় না কে তাহলে সবাই বলবেন নাই সে কিছু ছেলে চায় এটা বলবে না এই জন্যে যিনি আর এরকম বলবে না তাকে গোপনে বলে না গোপনে বলে আল্লাহ গোপনে আপনারা অনেক সময় বলেন না উনি কয় ও আল্লাহ আমাকে একটা সন্তান দেন কাছে বসে বসে গোপনে বলে ও আল্লাহ একটা সন্তান দেন এই সাহসটা পাইল কেমনে সাহসটা পাইছে হইল ওই যে হজরত ইমরান আলী হিসালামের বিবি হান্না তিনি নজর মানছে মান্নত মানছে উনি মনে করছিল পেটের ভিতরে পোলা আছে তাই মান্নত মানছে যে এইটারে মসজিদে দিয়ে দিলাম আল্লাহ আমার পেটে যেটা আছে এটা মসজিদে দিলাম কিন্তু তো মানছে মসজিদে দেওয়ার পেটটা হইছে মেয়ে অনেক মহিলারা ছেলে কয় আল্লাহ পেটে যেটা আছে এটা বানাবো পরে এসে কয় হুজুর মনে করছিলাম তো ছেলে হইব মেয়ে হয়েছে তো এটার এই মহিলা মাঝে দিয়ে দিই আমি কে হ দুধের স্বাদ গোলে মিটান আর কি কি আর করবেন মনে মনে তো চাইছিলেন ছেলেই কিন্তু দিছে মেয়ে এটারই আলেম বানান অসুবিধা কি আলহামদুলিল্লাহ এখন অনেক মেয়েরা হাফেজা আছে অনেক মেয়েরা আলেমা আছে যেমন আমাকে আবু রেহান বিয়ে করছে এর বউ কিন্তু দাঁড়ে আদিস পড়ে কি আবু রেহান দাঁড়ে আদিস পড়ে না ধরো পরীক্ষা দিবে এবার আল্লাহ হায়াতুল ওলিয়া আমাকে মুফতি সাহেবের আহলিয়া যে দরবাস এবার আলেমা আলেমা আছে ঘরে ঘরে আলেমা আছে মেয়েরাও আলেমা আলেমা এখন মহিলা মাদ্রাসা এখন অনেক আছে যাই হোক হজরত হান্না তিনি বলে আল্লাহ চাইছিলাম মনে করছিলাম দিবা পুলা কিন্তু দিয়া দিছি তো দিয়া দিলে একটা মাইয়া রব্বি ইন্নি ওয়াজা তুহা উনসা আল্লাহ আমি তো একটা মেয়ে প্রসব করেছি আল্লাহ কয় সব মেয়ে একরকম না এই মেয়েটাই আলামিনের সর্দার হবে এই দুনিয়ার সর্দার মহিলাদের সর্দার ওই ওই মেয়েটা মেয়েটারে মসজিদে দিয়ে দিছে যে মেয়েটা হবে দুনিয়ার মহিলাদের সর্দার সেই মেয়েটা যে মেয়েটা বাইতুল মাকদিসের খাদেমা হিসেবে মসজিদের কোনায় থাকে যেই মেয়েটা পয়গম্বরের ঔরসি জন্ম ওই মেয়েটার দেখাশোনা তো যারে তারে করতে দেয়া যায় না এই মেয়েটাকে দেখবে কে সবাই মিলা লটারি করলো যে আসো সবাই আমরা লটারি করি লটারিতে আল্লাহ যার নাম ওটা দিবে সে মেয়েটার দেখভাল করবে এখনকার ভাগ্যের লটারির মতো লটারি না ওই যুগের লটারি ছিল ইজ্জতের লটারি লটারিতে টিকলে বুঝতো আসলেই আল্লাহ তাকে ভালোবাসে যেমন হাবিল কাবিলের যুগের লটারি ছিল কোরবানি কবুল হইলে আগুন এসে জ্বালায় দিয়ে যেত আর যার কবুল হইতো না তারটা মরুভূমিতে পড়ে থাকত হজরত ইমরান সালামের যুগের লটারি হলো কলম ফেলা হইত নদীতে যার কলম স্রোত ঠেইলা কলম উল্টা যেত সবাই বুঝত এই লোকটা আল্লাহর মনোনীত ঘোষণা দেওয়া হলো মরিয়মের কফালাতকে গ্রহণ করবে মানুষ মনোনয়ন দেয়া হবে যে পয়গম্বরের কন্যার খেদমত করবে লটারি হবে তোমরা কারা কারা লটারিতে অংশগ্রহণ করবে কলম বানায় বাঁশের কলম বানায় নিয়ে আয়া তো সবাই যার যার মতো কলম বানায় নিয়ে আসছে আবার সবাই তো কলম বানানোর সাহসও পায় না খামা আমি একটা বাট করে এটা শিখেছে কাছে কয়ে দেবো নাকি কে এই ভাগ্যের লটারিতে যাবে তারপরও এলাকার নেককার যারা তারা লটারিতে অংশগ্রহণ করার জন্য কলম বানায়ছে বাইতুল মাকদিসের আর একজন ইমাম হজরত জাকারিয়া আলাইহিসালাম তিনি আল্লাহকে বলে আল্লাহ আমি কি একটা কলম বানামুনি আল্লাহ কয় বানাও তোমার তো বাগ্নি লাগে অর্থাৎ হজরত জাকারিয়ার বিবি আর হজরত মরিয়মের মা হলো আপন বোন দুই বোন আলী আহাদ নাম এলিজাবেদ নাম রাখে ইহুদিরা নিজের মেয়েদের নাম রাখে আলী আহাদের আলী আহাদ হজরত জাকারিয়া সালামের বিবির নাম আর হজরত মরিয়মের মা হান্না দুইজন হলো সহদর্পণ বাগ্নির খেদমতের জন্য লটারি তুমি দিতেই পারো আল্লাহ নির্দেশ করলে হজরত জাকারি একটা কলম বানাইলেন সবার কলম নিয়ে সবাই নদীর পানে হাজির হয়ে গেল স্রোতের পানিতে সবাই কলম ছুঁড়ে মারল সবার কলম স্রোতের পানিতে ভেসে চলে যায় কিন্তু সবাই দেখতে পায় একটা কলম স্রোত ঠেলে উজানে চলছে কলমের দিকে লক্ষ্য করে সবাই দেখে ওটা জাকারিয়া নবীর কলম আল্লাহ আকবার বলে আল্লাহ কয় কলমটা আসলে আমি ঘুরায়া জাকারিয়াকে মরিয়মের কফালাত দিয়েছি কফালাহা জাকারিয়া আমি আল্লাহ নিজে কলম ঘুরে জাকারিয়াকে কফিল বানাইছি এবার হজরত জাকারিয়া হজরত মরিয়মকে দেখাশোনা করে মাঝে মধ্যে মরিয়মের কামরায় যখন হজরত জাকারিয়া যায় যা দেখে মার্কেটে যেই ফল নাই মরিয়ম সেই ফল খায় কাঁঠাল মার্কেটে নাই কিন্তু মরিয়ম কাঁঠাল খায় লিচুর মৌসুম না কিন্তু মরিয়ম পাকা পাকা লিচু খায় আমের মৌসুম নয় কিন্তু মরিয়ম পাকা পাকা আম খায় জাকারি যায় বলে লাকি এগুলো দেয় মার্কেটে ফল নাই মরিয়ম বলে ওগুলো আমি যার বান্দি আমি যার বান্দি আমার মাওলা আল্লাহ আমাকে দেয় এবার হজরত জাকারিয়া মসজিদের মেহারাবের কোনায় বৈশাখ হয় আল্লাহ হ্যাতির লেগে যদি অনিয়ম হয় আমার লেগে ওনাকে আল্লাহ মৌসুম সারা ফল যদি হ্যাতিরে খাওয়াইতে পারো আমার নয় যৌবন গেছে গা মৌসুম নাই সন্তানের কিন্তু তুমি দিলে তো দিতেই পারো আল্লাহ রব্বিলা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন সাহস নিয়ে দোয়া করে হলাইছে একদিক দিয়া তিনি দোয়া করছে আর আল্লাহ তালাও বান্দার দোয়া তো ধৈরা হলাইছে আল্লাহ আকবার ধৈরা কবুল কইরা কয় দিয়া দিলাম নে এবার নিজেই বিপাকে পড়ছে বিপাকে পড়ে কয় আল্লাহ আমার নাই যৌবন আমি হইল বুড়া আমার যদি বাচ্চা হয় তাইলে মানুষে আমি কি কম এই বাচ্চা কেমনে হইলো এটা কি কম আমি আমার বউ হইলো বন্ধা তার পেটে এই বুড়ি বয়সে বাচ্চা গেল কি বলবো তাইলে আগের থেকেই আপনি আমারে বলেন আমি সবাই রে বলবো এই আল্লাহ আমারে বাচ্চা দিতেছে তবে তোদের মতো যৌবন দিয়া বাচ্চা দিতেছে না আমাকে আমাকে আল্লাহ যৌবন সারাই বাচ্চা দিতেছে আল্লাহ আকবার ওই যুগের মুমিনদের চোখের সামনে হজরত মরিয়ম ছিল মরিয়ম আলহিসালাম সম্মানিতা একটা মেয়ে এই মেয়ের খাদেম জাকারিয়া মসজিদুল আকসার ইমাম তিনি বাইতুল মকদিসের ইমাম তার মতো সম্মানী মানুষ আল্লাহর সাথে তো সম্পর্ক তার ভালো তিনি নবী তাকে দিতেই পারে তাই কেমনে দিতে চাইছে আল্লাহ আপনাকে তো হজরত জাকারিয়া বলে যে জাল্লি আয়া আল্লাহ আমার তো কোনো যৌবন নাই আমি বরে যাই হইতেও পারবো না আই লাভ ইউ তো আমার বাচ্চা ও কেমনে আমাকে একটি আয়ের দেন নিদর্শন দেন যে নিদর্শনে মানুষকে আমি বলতে পারি যে এই নিদর্শনের বরকতে বুঝবা আল্লাহ আমার বাচ্চা দিতেছে তোমরা বাচ্চা বুড়া বয়সে এরকম পাইবা থুরথুরা বুড়া বয়সে যৌবন দিয়া পাও না মাজারে যায় বয়ে থাও রাগ রাগেন না আপনারা না আমরা ঢাকার বদনাম করছি আপনারা ভালো যৌবন আছে তাই পাও না হুজুরের কাছে তাবিজের লেগে গুরু আমার কাছে তো অনেক মাহফিলে গেলেই আইসা কয় হুজুর আমার মেয়েটার বাচ্চা হয় না ঘর সংসার যে বের চাইতেছে একটু পানি করে দেন যেন একটা বাচ্চা হয় তাই কয় বছর বিয়ে হয়েছে পাঁচ ছয় বছর তো পাঁচ ছয় বছরেও বাচ্চা হয় নাকি বন্ধ করছিলেন নি কয় হুজুর প্রথম তো বন্ধ করছিলাম আমরা এই নিতে দিইনি কেন নিতে দেন নাই কয়ে নতুন সংসার টিকে না না টিকে বাচ্চা হয়ে আবার বিপদে পড়ে কিনা এই জন্য একটু টিকা টিকির জায়গা পর্যন্ত যাইতে হবে এখন তো বন্ধ হয়ে গেছে তাই আমরা মনে মনে কই যে যেমনি বন্ধ করছো হেমনি চালু করো কেন বাচ্চা নিতে চায় না জামাইয়ের সাথে যদি ঘর সংসার বনাবনি না হয় এই মিয়া বাচ্চার তাই স্বামী আর স্ত্রীর মাঝখানে রাহমা মায়া দয়া দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে আল্লাহ বাচ্চা হইলে স্বামী স্ত্রীর মোহাব্বত বেড়ে যাবে এদের ভেতরে দয়া আসবে ভালোবাসা আসবে একে অপরের প্রতি টান পয়দা হবে ওয়াদা কান আল্লাহ আর আমনে মেয়ে আগে মায়া পরে বাচ্চা আগে মায়া কেমনি এ কারণে মেয়েরা এখন বাচ্চা পেটে নেওয়ার আগেই স্বামীকে বলে তুমি কি আমার ভালোবাসো বিশ্বাস হয় না হ্যাঁ খুব বাসা কো বুঝি না তো কয় তাইলে বুঝাই বুঝাইতে নাও তোমারে ওই জমিটা লিখে দিলাম হ্যাঁ এবার বোঝা যায় কিছু ভালোবাসো তারপরে ওই দোকানটাও তোমাকে দিলাম হ্যাঁ এখন বোঝা যায় আরেকটু ভালোবাসো এইভাবে সম্পত্তি আগে নেয় পরে বাচ্চা হয় এরপরেও বাচ্চা হয় না আর হজরত আর নিয়ম হলো বিবির কাছেও যাওয়া লাগবে না বৌরে আই লাভ ইউ বলা লাগবে না জমিনও লিখে দেওয়া লাগবে না টাকাও দেওয়া লাগবে না কয় রব্বি জাল্লি আয়া আয় আল্লাহ আপনি আমাকে একটি নিদর্শন দান করেন যে নিদর্শনে আমি বলবো আমি এই নিদর্শনের উপরে আছি আমাকে এখন আল্লাহ একটা বাচ্চা দিবে এমন একটা নিদর্শন দেন তা আল্লাহ কয় তোমার নিদর্শন হলো তুমি তিন দিন কথা কইবা না চুপ করে বসে থাকবা ইশারায় ইশারায় কথা বলবা মানুষ বললে বলবা যে এখন কথা বলা যাবে না বাচ্চা হইব তো এই জন্য আল্লাহ রোজা রাখতে কইছে চুপ করে রয়েছি পরে কথা বলবো পরে কথা বলবো কয়দিন তিন দিন তিন দিন কথা বলবা না কারোর লোকে কথা না বললে চুপ করে থাকবা এ নিদর্শনে বাচ্চা পেটে চলে যাবে এমনি হ্যাঁ এমনি আল্লাহ একবার বলে আওয়াজ করে জোরে বলেন চিল্লা বলেন আল্লাহ আকবর এটা কার জন্য বান্দার জন্য বান্দার জন্য বান্দার জন্য এই নিয়ম চান্দাবাজের জন্য না গাঞ্জাখরের জন্য না জেনাকারের জন্য না গুণায় অভ্যস্ত পাপিষ্ঠের জন্য এই নিয়ম না এই অনিয়ম বান্দার জন্য হয়